পেট থেকে বের হয়ে করেছি বোকামি দুরকায় দুপা গেছে মাঝখানেতে আমি পেট থেকে বের হয়ে করেছি বোকামি দুরকায় দুপা গেছে মাঝখানেতে আমি আমার ডানে বামে কানে কানে একটা মাত্র পথ পলিসি না গান করে বেটা নেড়ে নেশা পথ কম্পিটিশনের যুগে কোচিংয়েতে যাই সব কথার মোদ্দা কথা হলো চলো পেট চাই আমি আপন মনে বসে নিজেরই মগজ খাই চিবিয়ে দেখিয়ে যে চাল আছে নুন নাই ও মুরুব্বি না নিলে বেয়াদবি ও মুরুব্বি না নিলে বেয়াদবি আর একটু নুন হবে কি তে পড়লে নাকি মার্সিডিজ চড়ে ভার্সিটিতে পড়লে নাকি মার্সিডিজ চড়ে তাই মুখে পুরে ফানেল তাতে জ্ঞানের আলো ভরে আমার হাতে পেন আছে বুকেতে নাই কিন্তু আছে সেভেন্টি ফাইভ সস্তায় ঝিপিয়ে ফেলে বস্তায় আগে এলে আগে পাবে পরে গেলে বস্তায় রাস্তায় সস্তায় ঝিপিয়ে মেলে বস্তায় আগে এলে আগে পাবে পরে গেলে বস্তায় পড়লে ডিসি হবে ডাক্তার বিসি হবে না পড়লে ডিসি হবে এলাকাতে ছিছি হবে পড়লে ডিসি হবে ডাক্তার বিসি হবে হবে না পড়লে টিসি হবে এলাকাতে চিচি হবে ফেল করলে বিয়ে দেব ছাড়তে হবে বাড়ি হাতে দেব কাস্তে কুড়া গলায় দেব দড়ি আমি আপন মনে বসে নিজেরই মগজ খাই চিবিয়ে দেখিয়ে যে নুন নাই ও মুরুব্বি না নিলে বেয়াদবি ও মুরুব্বি না নিলে adobi Pare con uno hobby